আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ওয়েবসাইটকে কাজে লাগিয়ে ভিডিও দেখে বা অ্যাড সার্ফিং করে কিভাবে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আমি গত ভিডিওতে বলেছিলাম যে শুধুমাত্র কোনো রকম স্কিল বা কোনো রকম দক্ষতা অর্থাৎ যাদের মোটামুটি স্কিল নেই বা দক্ষতা নেই বা কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নেই বা স্টুডেন্ট অথবা মোটামুটি হাতে সময় রয়েছে তাদের জন্য ভিডিওগুলো পাবলিশ করে আমি তাদের উপকার করার চেষ্টা করি এবং অনেকেই অনুরোধ করেন যে এই ভিডিওগুলো পাবলিশ করার জন্য সুতরাং আমি স্টেপ বাই স্টেপ প্রতিদিনই আপনাদের জন্য একটি একটি ভিডিও পাবলিশ করব যে ভিডিওগুলোর মাধ্যমে খুব উপকৃত হবেন আপনি শুধুমাত্র ভিডিও দেখে দেখে অথবা অ্যাড সার্ফিং করে আপনি ধরুন মিনিমাম যদি একটি ওয়েবসাইটে মিনিমাম বিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড ব্যয় করেন তাহলে এখান থেকে আপনি হিউজ পরিমাণ সাতোশি ইনকাম জেনারেট করতে পারবেন এবং সেই সাতোশিগুলোকে বিটকয়েনের মাধ্যমে পরবর্তীতে বিকাশে পেমেন্ট নিতে পারবেন খুব সহজে আজকে আমি আরেকটি অসাধারণ সাইট শেয়ার করতে যাচ্ছি যে সাইটটি অনেক দিন মার্কেটে রয়েছে এবং পেমেন্ট দিয়ে আসছে সুতরাং আপনি ট্রাস্ট করতে পারেন যে এই সাইটটি সম্পর্কে এক কথায় বলা যায় ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলবো আমি আপনাকে যে আপনি যদি সত্যি অনলাইন জগতে আর্নিং করতে চান বা আপনার কোনো দক্ষতা নেই বা কোনো রকম অভিজ্ঞতা নেই মোটামুটি সময় রয়েছে অথবা ইনভেস্ট বা টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা নেই আমি আপনাকে অনুরোধ জানাবো আমার ধারাবাহিক ভিডিওগুলো আপনি ফলো করুন আমি গ্যারান্টি দিচ্ছি মাস শেষে আপনি কিছু না কিছু ইনকাম জেনারেট করতে পারবেন সুতরাং সুতরাং ইংলিশে একটি কথা রয়েছে something is better than nothing একেবারে কিছুই না থাকার চেয়ে কিছু পাওয়া ভালো সুতরাং আপনি যদি কিছু সময় দেন স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ইনকাম জেনারেট করতে পারবেন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনোরকম কেটে কেটে দেখলে বা বাদ দিয়ে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তার চেয়ে বরং আমার ভিডিও আপনার না দেখাটাই আমি মনে করি অনেক বেটার হবে কেননা আপনার সময় যেহেতু মূল্যবান আমার সময়ের তারও অনেক বেশি মূল্যবান কেননা একটি ভিডিও আপনাদের সামনে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত প্রচুর পরিমাণে সময় ব্যয় করতে হয় অনেক রিসার্চ করতে হয় ভিডিওটি স্ক্রিপ্ট করতে হয় তারপর তৈরি করতে হয় তারপর এডিটিং করতে হয় তারপর আপলোড দিতে হয় তারপর আপনাদের সামনে পৌঁছাইতে হয় এখানে অনেকগুলো দাপ অতিক্রম করতে হয় সুতরাং আপনার যদি সময়ের মূল্য থাকে আপনি যদি ইনকাম করতে চান সত্যি তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো আমি গতকাল একটি ভিডিও পাবলিশ করেছিলাম এই যে এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখলে আজকে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে এবং আরও একটি কথা না বললে নয় সেটি হচ্ছে গত কিছুদিন আগে আপনাদের জন্য একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে ভিডিওটির মধ্যে অনেক বেশি রেসপন্স পেয়েছি এবং এই ভিডিওটি হচ্ছে এটি আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে একটি ওয়েবসাইটকে পছন্দ করার কী কী কী কারণ রয়েছে অর্থাৎ আপনি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি ওয়েবসাইট পছন্দ করার জন্য বা কি কি বৈশিষ্ট্যগুলো দেখে আপনি একটি ওয়েবসাইটে কাজ করবেন সেই বিষয়গুলো সব কিছু আলোচনা করা রয়েছে এই ভিডিওতে অবশ্যই আশা করি এই ভিডিওটি দেখবেন সো ফিরছে একটু পরে সাথে থাকুন অলরাইট হাঁটি হাঁটি পাপা করে চলে এসেছি আজকের নতুন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে এবং এটি একটা ট্রাস্টেড আমি যে মেথডে একটি ওয়েবসাইট চেক করার জন্য দেখিয়েছিলাম অর্থাৎ এই ভিডিওয়ের মধ্যে সেই মেথড ফলো করে যে কোনো ভিডিও যে কোনো ভিডিও দেখার পূর্বে সেই ওয়েবসাইটটি বা অ্যাপস অ্যাপস কি মার্কেটে আছে বা মার্কেটে পেমেন্ট দিচ্ছে বা কোনো রিভিউ কীরকম সেটি আপনি দেখার জন্য প্রিভিয়াস ভিডিওটি দেখে আসবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কিছু কথা অবশ্যই আপনাকে শুনতে হবে সেগুলো হচ্ছে যে আপনি যদি বিশ থেকে পঁচিশটি ওয়েবসাইটে ডেলি দুই থেকে তিন ঘন্টা সময় দেন কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা শেষ ছাড়াই তাহলে মাস শেষে মিনিমাম আপনি তিন থেকে চার ডলার একেবারে ফেলে দিলেও কিন্তু তিন থেকে চার ডলার একটি ভিডিও থেকে যদি আপনি তিন ডলার ইনকাম করেন তাহলে বিশটি বিশটি ওয়েবসাইট থেকে আপনি প্রায় সিক্সটি ডলার আনায় আচ্ছা। চব্বিশশো টাকার মতো সুতরাং একেবারে কিছু না পাওয়ার চেয়ে কিছু হওয়া ভালো তাহলে আমি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে অনেক বক বক করেছি আশা করি ক্ষমা করবেন আপনাদের উপকারের জন্য মূল কথাগুলো আমি বলে দিলাম সো এই ওয়েবসাইটটিতে আসার জন্য প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এবং জয়েন ফ্রিতে ক্লিক করবেন অথবা আপনি গুগলে সার্চ দিলে coin pay u dot com তাহলে এই ইন্টারপ্রাইজে চলে আসবেন এই কয়েন পে ইউ ডট কমে আসার জন্য আপনাকে জয়েন ফ্রিতে ক্লিক করলে অবশ্যই আপনি আপনি আপনার প্রয়োজনীয় information first name last name email address দিলে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই আমি যেহেতু অ্যাকাউন্ট তৈরি করেছি সুতরাং আমি এই ইন্টারফেসটি পাচ্ছি অর্থাৎ খুব সহজে আপনি ফ্রিলি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সো যেহেতু আমার এটি নবজাতক একটি অ্যাকাউন্ট সুতরাং এখানে জিরো সাতশি দেখাচ্ছে তার মানে জিরো পয়েন্ট সাতশি জিনিসটা কি সেটিও আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব অনেকেই বলেন যে কাজ করেন কিন্তু পেমেন্ট পায় না অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পেমেন্ট দেয় আবার কিছু কিছু ওয়েবসাইট রয়েছে কয়েকদিন কাজ করিয়ে নিয়ে কিন্তু পেমেন্ট দেয় না আমি সেটি স্বীকার করছি তবে আমি আমার চ্যানেলের মধ্যে সবসময় চেষ্টা করি সর্বশেষ বিশ্বাসযোগ্য বা ট্রাস্ট ওর্দি ওয়েবসাইট বা অ্যাপসগুলো শেয়ার করতে যেগুলো থেকে আপনি কিছু না কিছু ইনকাম জেনারেট করতে পারবেন ইনকাম ছোটো হলেও কিন্তু এই ওয়েবসাইটগুলো কিন্তু ট্রাস্টেড সেই কারণে আমি আপনাদের উপকারের জন্য তা শেয়ার করি অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন তাহলে এখানে আসার পরে আপনার করণীয় কি প্রথমে দেখাবো যে কিভাবে আপনি এখানে কাজ করবেন সো বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন সোজাসুজি আপনি বিউয়ার্সে ক্লিক করবেন বিউয়ার্সে ক্লিক করলে আপনি এখানে সার্ফ অ্যাডস করে প্রায় সাঁত্রিশটা অ্যাডস সার্প করে এই আর্নিং জেনারেট করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ফাঁকে যদি লাইক না দিয়ে থাকেন বা শেয়ার না করে থাকেন দ্রুত লাইক শেয়ার দিয়ে ফেলুন উইন্ডস উইন্ডো অ্যাডস করে অর্থাৎ আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এবং আরেকটি কথা না বলেন সেটি হচ্ছে অফার্সে যদি ক্লিক করেন তাহলে তাহলে আপনি এখানে অনেকগুলো অফার্স পাবেন অনেক সময় বাংলাদেশি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অফার থাকে না তবে যদি অফার থাকে তাহলে অবশ্যই আপনি অফার নিয়ে কাজ করতে পারবেন এরপর এফিলিয়েট প্রোগ্রাম করে যদি আপনার এফিলিয়েট দক্ষতা থাকে বা এফিলিয়েট জানেন তাহলে অবশ্যই আপনি এফিলিয়েট আর্নিং জেনারেট করতে পারবেন এখান থেকেই প্রথমে আমি দেখাচ্ছি অ্যাডসে যদি আপনি ক্লিক করেন তারপর আপনি অপশন পাবেন প্রথম অপশনটি হচ্ছে সার্ফ অ্যাডসে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছেন প্রায় সাঁত্রিশটার মতো কাজ কিন্তু এখানে রয়েছে সো এখানে দেয়া রয়েছে যে প্রথম কাজটি ষাট সেকেন্ডের যে ষাট সেকেন্ডের কাজটি করলে আপনি পাবেন বাইশ সাতাশির মতো এরপর কাজটি রয়েছে একুশ দশমিক পাঁচ সাতাশি এটি সময় দেওয়া রয়েছে ষাট সেকেন্ড অর্থাৎ ষাট সেকেন্ড পর্যন্ত আপনার সময় এখানে ব্যয় করতে হবে এরপর বারো সাতাশি সাড়ে নয় সাতাশি এভাবে অনেকগুলো কাজ কিন্তু অলরেডি দেওয়া রয়েছে সো আশা করি আপনি এই কাজগুলো করতে পারবেন আমি প্রথমে যে একটি কাজটি এটি একটু বড় এগুলো সবগুলো সেম ক্যাটাগরির কাজ সো সেম ক্যাটাগরির কাজ যেহেতু আমি প্রথমেই দেখাচ্ছে ছোটো একটি কাজ দেখাচ্ছি সেটি হচ্ছে সাড়ে নয় ডল সাড়ে নয় সাতাশি এই এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এইটি টাইম কাউন্ট হচ্ছে নাইন সেকেন্ড এইট সেকেন্ড এভাবে পুরোপুরি সেকেন্ডটা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এই নির্ধারিত ওয়েবসাইটটিতে কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আপনি পেয়ে যাবেন তাদের নির্ধারিত যে সাতোশি সেই সাতোশিটি আপনি অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে একটি ক্যাপসা আসবে ক্যাপসাটি আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে you have earn nine point five satoshi অর্থাৎ আপনি যদি এটি রিলোড দেন রিলোড দিলেই আপনি দেখতে পাবেন যে নির্ধারিত যে সাতোশিটা দেওয়ার কথা সেই সাতোশিটি আপনি পেয়েছেন কিনা অর্থাৎ এই ওয়েবসাইটটি হচ্ছে একটা ট্রাস্টেড ওয়েবসাইট এই ট্রাস্টেড ওয়েবসাইটে কাজ করে আপনি নিশ্চিত মাস শেষে কিন্তু কিছু না কিছু ইনকাম জেনারেট করতে পারবেন অ্যাট এ গ্লান্স সো এক কথায় বলা যায় পেমেন্ট দেওয়ার ব্যাপারে কিন্তু তারা কখনো টকায় না এবার এটি আমার হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি এই ধরনের দেখতে পাবেন এগুলো যেহেতু হয়নি এখানে এই জন্য এটি এগুলো লাল দেখাচ্ছে এবং আরেকটি কথা না বললে নয় এই ওয়েবসাইটটিতে কাজ করেছে প্রায় ছয় হাজার নশো তিরানব্বই জন মানুষ অর্থাৎ এটি ভিডিও দেখেছে এইভাবে আপনি যদি এটিতে ক্লিক করেন ধরুন আমি এটিতে ক্লিক করছি এটিতে ক্লিক করার পরে এভাবে যে সাত সার্ফ অ্যাড সার্ফগুলো রয়েছে সেই অ্যাডগুলো এখানে দেখতে পাচ্ছেন যে সিক্সটিন সেকেন্ড বা থার্টিন সেকেন্ড একে একের পর এক কিন্তু কাউন্ট হচ্ছে সো এইভাবে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এইভাবে অ্যাডটি না দেখা পর্যন্ত অর্থাৎ শেষ হলে আপনার এটি এই ধরনের কালার হয়ে যাবে এবং আপনি তাদের নির্ধারিত পয়েন্টে পেয়ে যাবেন এবং এখানে একটি যে আই এম নট রোবট আছে রোবটে ক্লিক করতে পারবেন আরেকটি কথা হচ্ছে অনেকেই বলেন যে কম্পিউটার ছাড়া মোবাইলে করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই এই কাজটি আপনি আপনার মোবাইলে করে নিতে পারবেন আপনি অবশ্যই গুগলে গিয়ে অথবা প্লে স্টোরে গেলে কয়েন পে ইউ গেলে দিয়ে চার্জ দিলে এই ধরনের অ্যাপস পাবেন অ্যাপসটি ইনস্টল করার পরে সরাসরি আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি কাজ করতে পারবেন ইজিলি সো এইভাবে আপনি অ্যাড সার্ফিং করে করে আর্নিং জেনারেট করতে পারবেন এখানে দুটো অ্যাড আমি সার্ফিং করেছি দেখাচ্ছে সাঁত্রিশটির মধ্যে সো আশা করি আপনি কাজগুলো করে নিতে পারবেন এই কাজগুলো করার বিনিময়ে আপনি যে নির্ধারিত সাতশিটি রয়েছে সেই সাতশিটি কিন্তু আপনি এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন ইজিলি এভাবে সব সব কাজগুলো কিন্তু আপনি একের পর এখানে একটু সময় দিয়ে করে নেবেন এভাবে দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পেজে আপনি যে অ্যাডগুলো রয়েছে একটু সময় দিয়ে সময় দিয়ে বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড 30 সেকেন্ডের কাজ জাস্ট আপনাকে এই সময়টি ব্যয় করে কাজ করে নিতে হবে অনেকেই রয়েছেন যে ফেসবুকে বিনা কারণে ঘন্টার পর ঘন্টা গসিপ করে কমেন্ট করে লাইক দিয়ে সময় নষ্ট করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু জানেন না যে আসলেই এ ধরনের ছোটো ছোটো ওয়েবসাইটগুলোতে কিন্তু কিছু কিছু সময় দিয়ে পেমেন্ট এনশিওর করা যায় সুতরাং আপনি ফেসবুকে অযথা সময় নষ্ট না করে এখানে যদি সময় দেন নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন মাস শেষে যেটি আপনাকে অনেক বেশি হেল্প হবে বা বন্ধুর মতো কাজ করবে কারণ আপনার যদি টাকা না থাকে তাহলে আপনার লাইফ কিন্তু অনেকটাই ভ্যালুলেস টাকা ছাড়া কিন্তু এক মুহূর্ত কিন্তু চলা কঠিন এবার আমি দেখাবো কিভাবে এখানে পেমেন্ট নিতে হয় হিস্ট্রিতে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমার এটি নতুন অ্যাকাউন্ট এবং জিরো পয়েন্ট সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে এ টু জেড সব কিছু আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সো এখানে আমি অ্যাকাউন্ট করেছি সবেমাত্র হিস্ট্রিতে যাওয়ার পরে আপনি অবশ্যই এখানে দুটো অপশন পাবেন একটি হচ্ছে পে বিটকয়েনের আরটি হচ্ছে পেটিএমের যারা ইন্ডিয়ান রয়েছেন অথবা বাংলাদেশের বাইরে যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই পেটিএমের মাধ্যমে তাদের পেমেন্টগুলো উইড্রো নিতে পারেন সো এবার আসি আরেকটি সিক্রেট মেথড সেই মেথডটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে আপনি আপনি <clears throat> আমি তো বললাম যে সাতোশি এক সাতোশি সমান কত ইউজ যেহেতু আমি গুগলে সার্চ দিয়ে দেখাচ্ছি satoshi to bitcoin cash converter bitcoin না দিয়ে আমি দিচ্ছি ইউএসডি মানে সাতোশিকে আমি ইউএসডিতে কনভার্ট করতে চাচ্ছি সো ইউএসডিতে কনভার্ট করতে চাইলে কত সাতোশিতে কত হয় সেটি সো এখানে প্রায় রয়েছে আমি এখানে দেখাচ্ছি এক সাতাশি সমান এত ইউএসডি তার মানে হচ্ছে দেখি টেন সাতাশি সমান এত ইউএসডি একশো সাতাশি সমান এত ইউএসডি অর্থাৎ আপনি অনেকে প্রশ্ন করেন যে সাতোশির ব্যাপারটা কিন্তু অনেকেই বুঝেন না এক সাতোশি হলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এতটুকু দশ সাতোশি হলে এতটুকু একশো সাতোশি হলে এতটুকু এখানে স্টেপ বাই স্টেপ আপনি সাতোশিকে ইউএসডিতে কনভার্ট করে নিতে পারবেন অথবা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে সাতোশিকে কিভাবে বিটকয়েনে কনভার্ট করে নিতে হয় আশা করি সেই ভিডিওটি দেখলে প্রথম যে গতকাল যে একটি ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটি দেখলে সাতোশিকে কিভাবে বিটিসিতে কনভার্ট করে নিতে হয় সেটিও দেখিয়েছে আশা করি সেই ভিডিওটি দেখলে আপনার অনেক বেশি ক্লিয়ার হবে সো আশা করি আপনি এই ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে এখানে কাজ করতে হবে এ টু জেড আমি কিন্তু আজকে দেখালাম এভাবে আপনি অ্যাড সার্ফিং করে করে সাঁত্রিশটির মধ্যে আমি দুইটি করে ফেলেছি এবং পঁয়ত্রিশটি করার পরে যে নির্ধারিত সাতোশি বা পয়েন্টগুলো আপনার এই অ্যাকাউন্টের মধ্যে যোগ হবে এবং উইড্রো অ্যাডসে ক্লিক করা করার পরও আপনি সেম কাজগুলো এখানে করতে পারবেন অর্থাৎ এই সার্ভ অ্যাডস যেভাবে করেছেন উইন্ডো অ্যাডসের মধ্যে টোটাল তিনটে রয়েছে এই তিনটি করলে আপনি এখানে নির্ধারিত পয়েন্টগুলো খুব সহজে পেয়ে যাবেন এক কথায় বলা যায় আপনি যদি সত্যি অনলাইন আর্নিং জগতে আসতে চান বা অনলাইন আর্নিং করতে চান কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা নেই আপনার তবে টেনশনের কোনো কারণ নেই মাস শেষে কিন্তু আপনি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ডলার ইজিলি ইনকাম জেনারেট করতে পারবেন সো আমি আপনাকে অনুরোধ জানাবো ঘরে বসে না থেকে মিনিমাম আপনি বিশটি ওয়েবসাইটে যদি কাজ করেন তাহলে এই নির্ধারিত সাতশিটিকে আপনি কনফার্ম করে নিতে পারেন যারা এখানে কাজ করছে তারা কিন্তু নিশ্চয়ই বোকা নয় এখানে অনেক মানুষ কিন্তু এই ভিডিওটি দেখেছে প্রায় তেরো হাজারের মতো প্রায় পঁচানব্বই জনের মতো এই ভিডিওগুলো কিন্তু দেখেছে সুতরাং যারা এখানে কাজ করেছে তাদের প্রুফগুলো কিন্তু এখানে রয়েছে সো আশা করি আপনি এই কাজগুলো করে করে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই এই ওয়েবসাইটটি থেকে সো আমি দুটো কাজ করেছি অ্যাড সার্ফিংয়ের মাধ্যমে আমার যে উনিশ সাতোশি রয়েছে এই ওয়েবসাইটটি যে আসলে পেমেন্ট করে বা সাতোশি দেয় সেটি অবশ্যই আপনি দেখতে পেলেন সো সবগুলো কাজ করার পরে আপনার এখানে সাতশিটি দেখতে পাবেন আপনি সো আমি যদি উইড্রোতে ক্লিক করি মিনিমাম উইড্রো কিন্তু এখানে দেখাচ্ছে প্রায় দশ হাজার সাতাশি সো দশ হাজার সাতাশি হওয়ার পরে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর একটি কথা বলছি সেটা হচ্ছে আপনি এখানে যে সাতশিগুলো এখানে আর্নিং করতে পারবেন করবেন সেগুলো কিন্তু ডিপোজিট করে করে কিন্তু এখানে বিটকয়েন তারপরে পেইয়ারের মাধ্যমে এখানে ইনভেস্ট করে আরও বেশি বেশি আর্নিং জেনারেট করতে পারবেন সুতরাং আপনি সরাসরি চাইলে মেইন ব্যালেন্সের যে সাতশিগুলো জমা হবে দশ হাজার সাতশি সেই দশ হাজার সাতশিগুলো বিটকয়েনের মাধ্যমে খুব সহজেই বিকাশে নিয়ে আসতে পারবেন অথবা সেই সাতশিগুলো আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন এবং আরও একটি বড় ব্যাপার হচ্ছে আপনার যদি অনেক মানুষ এখানে হয়ে যায় আপনি রেফার করে করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই সো আপনি এক কথায় কয়েকটি দাফে এখানে ইনকাম জেনারেট করতে পারবেন এক কথায় বলা যায় যে যদি সত্যি আর্নিং জেনারেট করতে চান আমার এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন আমি ধারাবাহিক ভিডিও আপনাদের উপকারের জন্য বা অনুরোধের পরিপ্রেক্ষিতে পাবলিশ করতে চেষ্টা করি একটি ইংলিশ থাকে একটি বাংলা থাকে এক একটার পর একটা অনেকেই অনুরোধ করেন যে বাংলা এবং বাংলার পাশাপাশি ইংলিশ ভিডিওগুলো আপলোড করতে সুতরাং আপনাদের অনুরোধ রক্ষা করার জন্য আমি যতটুকু সময় ব্যয় করি আমার সময়গুলো যাতে সার্থক হয় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং লাইক দিন কমেন্ট করুন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় প্রবলেম রয়েছে আপনার সমালোচনাকে বা গঠনমূলক সমালোচনাকে অবশ্যই আমি স্বাগত জানাই কেননা আপনারা আছেন বিদায় আমি আমি আমার ভিডিওগুলো দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি একথায় বলা যায় আপনাদেরকে আমি আমার নিজের অক্সিজেনের মতো মনে করি আমাদের আমার এই ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুতরাং একটি ভিডিও তৈরি করতে অনেক কিন্তু সময় ব্যয় হয় অনেক রিসার্চ করতে হয় স্ক্রিপ্ট তৈরি করতে হয় ভিডিওটি তৈরি করতে হয় তারপর এডিটিং করতে হয় তারপর আপলোড দিতে হয় সর্বশেষ আপনারা সেই ভিডিওগুলো পান এরপরে যদি কোনো ল্যাকিংস বা গ্যাপস গ্যাপ থাকে লাগে অবশ্যই গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই সো অনেক বক বক করেছে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে আশা করি নতুন কোনো আর্নিংস ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং এবং আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন I will catch you guys in my next video till then take care